মিউজিকটি বর্তমান ফেসবুকে ট্রেন্ডিংয়ে রয়েছে এরপরে রয়েছে প্রেজিওসো এবং মার্ভিনের দ্য রিডল মিউজিক বারো বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে পনেরো মিলিয়ন আপনারা অনেকেই হয়তো এই ভিডিওটার মাধ্যমে মিউজিকটি শুনে থাকবেন এরপর রয়েছে দ্য ফাটরাটের রাইস আপ মিউজিক তিন বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন তারপর রয়েছে আমির খানের ফান্না মুভির গান চান্সি ফারিস দশ বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে চারশো একচল্লিশ মিলিয়ন এরপর রয়েছে দ্য ফাটরাট এবং লরা ব্রহমের মিউজিক মন্ডে সাত বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে দুইশো মিলিয়ন এরপর রয়েছে তুরালালের মিউজিক ডাইরেক্ট সাকা মিউজিকটি দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে এক মিলিয়নের উপরে তারপর রয়েছে ফামির আভা মিউজিকটি ছয় মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে দশ মিলিয়ন মাত্র ছয় মাসেই দশ মিলিয়ন ভিউ বোঝাই যাচ্ছে মিউজিকটি কত জনপ্রিয় তারপর রয়েছে সালমান খানের ছবি এক দ্য টাইগার মুভির সাইয়ারা সং নয় বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে তিনশো একষট্টি মিলিয়ন এরপর রয়েছে লিটল ডু ইউ নো মিউজিকটি ছয় মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে তিনশো হাজারের উপরে এটা মূলত অ্যালেক্স এবং সিয়ারার মিউজিকটির remix version Little do you know how I'm breaking while you fall asleep. এরপরও রয়েছে মিউজিক সিটি জিরো ওয়ানের মিউজিক সোনার ক্লো চার মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে নয় হাজারের উপরে তারপর রয়েছে বর্তমান ফেসবুক ট্রেন্ডিংয়ে থাকা মিউজিক কানাকিট সং প্রায় এক বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে চারশো হাজারের উপরে নাম্বার রয়েছে আজাইরা লিমিটেড এবং প্রত্যয় হিরনের মিউজিক আমায় দিও কল দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে ছাব্বিশ মিলিয়ন এরপর রয়েছে কাগাটে কাজিনের মিউজিক প্যারাডক্স এক মাস আগের মিউজিকটির ভিউ রয়েছে তেরো হাজার এরপর রয়েছে আজকের স্বাগতিক মিউজিক ক্যালেন ওলকারের দ্য স্পেক্ট্রে মিউজিক পাঁচ বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে এক বিলিয়ন মিউজিকটা এর আগে কে কে শুনেছেন কমেন্টে জানাবেন এরপর রয়েছে রেগাটরের সিক্রেট মিউজিক দুই বছর আগের মিউজিকটির ভিউ রয়েছে সতেরো মিলিয়ন পাঁচশো সাবস্ক্রাইবার উপলক্ষে একটি bonus video good at it. এটা মূলত একটি ডায়লগের এন্ড মিউজিক ডায়লগটির নাম প্যারিস দ্য টাইম